ঈদ মুবারক মুবারক মুবারক মুবারক মুবারক এই আপনার এখন চলবে ফুটপাথে বিক্রি করা হয় অনেক টাকা টাকা পুরো প্যাকেট হ্যাঁ আপনার এটা বেল সিস্টেম বলে মুরগি আছে এই মুরগিগুলো আমরা টাকা বিক্রি করতেছি এটা যে বেল সিস্টেম খুব ভালো স্ক্রিনটাও খুব ভালো এটা আপনি দেখতে পারেন এটা বর্তমানে আমরা আটান্ন টাকা বিক্রি করতেছি এখন বর্তমানে বাহান্ন টাকায় বিক্রি করতেছি বর্তমানে আমরা পঞ্চাশ টাকায় বিক্রি করতেছি এটা চায়না আচ্ছা। এই যে এটাও চায়না চাবির মাধ্যমে আচ্ছা, এই আচ্ছা। তিনটা মাল পুরো চক বাজার আপনি পাবেন না শিওর শিওর এভাবে সাজিয়ে রেখে কিন্তু ওনারা কিন্তু বিক্রি করতে পারবে দুই টাকা কম পাবে অন্য দোকানে যদি ষাট টাকা বিক্রি করে আমি আটান্ন টাকা রাখতে পারবো এই যে বাবুগুলা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা অনলি বিয়াল্লিশ টাকা টাকা অনলি বিয়াল্লিশ টাকা আচ্ছা, মাত্র আটচল্লিশ টাকা হ্যাঁ আটচল্লিশ টাকা আমাদের আচ্ছা। পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ, তারপরে আচ্ছা। আচ্ছা। আচ্ছা, বিয়াল্লিশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন পঁচাত্তর টাকা আপনি পেয়ে যাবেন পুরো মার্কেট রেটে মার্কেট রেট আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই রেটে কোম্পানির রেটে কার্টুন রেটে আপনাকে দেওয়া হবে বাংলা খেলনা বাংলা খেলার দাম ঠিক আছে দশটা দোকান দেখে আসেন কোনো সমস্যা নেই কিন্তু আমি চ্যালেঞ্জ দা বলতে পারবো যে দশটা দোকানের থেকে আমার রেটটা আপনি কম পাবেন পাপু ভাইয়ের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্রয় করলেন কয় হাজার টাকা প্রোডাক্ট ক্রয় করছিলেন এখানে আপনার পাঁচের উপরে হবে পাঁচের উপরে হবে কেমন মানে সার্ভিসটা কেমন আসলে ভিডিওতে যেরকম বলে আর কি না আমাদের ভিডিওতে এসেছেন সেরকম সার্ভিস পাচ্ছে কিনা হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো সার্ভিস হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাজারে খেলনার সর্বভূত মার্কেটে সে বন্ধুরা খেলনা নিয়ে যারা ব্যবসা করতে চান তাদেরকে আমরা সবসময় বিভিন্ন প্রোডাক্টের সন্ধান দিয়ে থাকি আপডেট দামটাও জানিয়ে থাকি আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে খেলনার আপডেট দাম জানিয়ে দেবো সে বন্ধুরা আমরা আপনাদের জন্য কাজ করছি বিভিন্ন মার্কেটগুলো বিভিন্ন প্রোডাক্টের সন্ধান দিয়ে থাকি এবং হোলসেল প্রোডাক্টের আপডেট দামটাও জানিয়ে থাকি আমাদের এই সন্ধানমূলক ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক যাবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন বন্ধুরা অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখতে ভুলবেন না আর অবশ্যই বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন আজকে পুরো ভিডিওতে কথা বলবে পাপু ভাই আসসালামু আলাইকুম পাপু ভাই কেমন আছেন আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন পাপু এখন দর্শকের অনুরোধ ছিল যে ভাই 23 সালে নতুন কিছু খেলা তো এসেছে এবং খেলার দামটা কিছুটা আপ ডাউন হয়েছে সে হ্যাঁ, সম্পর্কে জানার জন্য আমরা এসেছি কিছু আপ ডাউন হয়েছে কিছু খেলার দাম কমছে আচ্ছা আচ্ছা হ্যাঁ, দর্শকদের কেমন সার্ভিস দিচ্ছেন ভাই এই যাবত আমার তো একটা ভিডিও দিয়েছে পরে দুই এক মাস আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো সারা কারণ আমার সবসময় চেষ্টা থাকে আমার মার্জিনটা কম আমার কথা হলো যে আমি সেল বেশি দিব আমার লাভটা আমি কম করব তাতে করে আচ্ছা। আমার ঘরে যাতে সমান হয়ে যায় আচ্ছা। এই কারণে আলহামদুলিল্লাহ আমার সেল আলহামদুলিল্লাহ খুব ভালো হয় আপনাদের দেখা যায় আসলে যখন মার দোকানে আসে তখন দেখা যায় অনেক কাস্টমার সময় দিতে পারি না ঠিকভাবে আচ্ছা ভাই সর্বনিম্ন এখন নতুন কি প্রোডাক্ট এসেছে কিছু প্রোডাক্ট দেখি অনেক প্রোডাক্ট আসছে আমি কিছু প্রোডাক্টের দাম ওঠানামা করছে কিছু চায়না প্রোডাক্ট আছে এগুলোর মধ্যে আমি আপনাদের দেখিয়ে দেবেন সরাসরি দোকানে আসতে চাইলে কিভাবে আসতে পারে প্রথম ঠিকানাটা আবার বলে আচ্ছা আমার এখানে যদি আসতে হয় তাহলে আপনি প্রথমে চকবাজার আসতে হবে চকবাজার সোলেমান টাওয়ারের সামনে আইসা আমাকে কল দিলে হবে বা সোলেমান টাওয়ারের পাশে সরিঘাট রোডে আপনি আমার এটা দেখতে দেখতে পারেন আপনি উপরে তাকাবেন একটু উপরে হ্যাঁ। তাকালে দেখতে পাবেন মদিনাটা লেখা রয়েছে মানে দ্বিতীয় তলা আমরা দর্শকদের সুবিধার্থে একটু দেখিয়ে যে হ্যাঁ, কিভাবে হ্যাঁ, আপনি সরাসরি দোকানে আসবেন দোকানে আসলে সুলেমান টাওয়ারের সামনে এসে কল দিলে আমাকে পারফেক্ট হবে এই দোকানে মূলত পাপু ভাই থাকবে পাপু ভাই না থাকলে শাওন ভাই থাকবে আর কি আপনার যা আমি কিছু ছোট মাল দেয় গ্রামগঞ্জে যারা এখন ভালো চলে ভালো চলে আর কি এখন মেলার সিজন শীতের সময় মেলার সিজন যাতে করে আপনি দশ পনেরো হাজার টাকার মাল নিয়ে আপনি পঁচিশ ত্রিশ হাজার টাকাও বিক্রি করতে পারবেন আচ্ছা, আচ্ছা। কারণ এইটাই খেলনা এমন একটা প্রোডাক্ট এটার মধ্যে এমআরপি থাকে না আপনি ইচ্ছা করলে আপনার স্থান ভেদে আপনি মনে করেন দাম বাড়ায়ও আপনি বিক্রি করতে পারবেন আমার এখানে অনেক লোক আছে যারা আপনি মনে করেন দুইটা তিনটা চারটা করে নিত আর কি তারা এখন মনে করেন মানে তিন হাজার চার হাজার টাকার মাল নিত এখন তারা আট দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার মাল আচ্ছা, নিয়ে সেরকম সুযোগ করে দিচ্ছেন কেউ হ্যাঁ। নতুন আসে ব্যাপারটা হলো কি একটা যেমন ধরেন এটা একটা কার্টুন ভাই একটা কার্টুন মাল যদি উনি করে তা দেখা গেল যে তিন চার হাজার টাকার মাল নিলে যে খরচ হইব সাত আট হাজার টাকার মাল নিলেও সেই একই খরচ হইব আচ্ছা, আচ্ছা। তার থেকে ভালো হয় কি সাত আট হাজার টাকার মালটা নিলেই উনি ভালো প্রেফার করে আপনার বেশি মাল নিয়ে উনি বিক্রি করতে পারেন যে কার্টুনগুলো ভাই দর্শকদের দিচ্ছেন নাকি ভাই দিবেন কিনা জি জি আমার এই কার্টুনটা আমি ফ্রি দেই অনেকে কার্টুনে চার্জ ধরে আমরা কোনো কার্টুনে চার্জ ধরি না আমরা সম্পূর্ণ কার্টুনটা ফ্রি দিয়ে দিই এবং বেশি মাল নিলে আমরা লেবার কষ্ট আমরা ফ্রি করে দিই আচ্ছা আচ্ছা সেগুলো ফোনের মাধ্যমে যোগাযোগ করে দিতে পারবেন এখানে কিছু খেলা একটু দানি জি যেমন আমাদের এখানে কিছু এই যে হেলি হেলি খেলনা আছে আপনার এটা বেল সিস্টেম বলে আচ্ছা, আচ্ছা এটা বেল সিস্টেমের আপনার বারবি বারবি হেলিবেলের সুতা সুতা সিস্টেমে আচ্ছা, এটা আচ্ছা। বর্তমানে আমরা পঞ্চাশ টাকা বিক্রি করতেছি পঞ্চাশ টাকা তারপরে এখানে এই যে যেমন আপনার লাইটিং লাইটিং পিতি মানে পিতি হুন্ডা আছে ছোট সাইজের যেমন এখানে যে ছোট সাইজের পিতি হুন্ডা এই পিতি হুন্ডারই দেখতে ওরকমই বড় সাইজের এটা বর্তমানে আমরা সাতাত্তর টাকা আপনারা লাইটিং হবে কিন্তু এবং চলবে তারপর আপনার যেমন এখানে এই যে মুরগি আছে এই মুরগিগুলো আমরা আটান্ন টাকা বিক্রি করতেছি আপনার বেল সিস্টেম দেখেন আচ্ছা, আচ্ছা। অত্যাধুনিক আপনার বেল সিস্টেম এটা খুব হ্যাঁ। আচ্ছা, তারপরে আমাদের কাছে আছে হলো ট্যাং আর্মি এগুলো হলো বেল আইটেম মানে বেল আইটেমের মালগুলা খুব কম পাওয়া যায় এখন বর্তমানে বেল আইটেমের মালগুলা আছে আমাদের এগুলো আপনি দেখতে পারেন अवेलेबल রয়েছে এখন বর্তমানে জি জি এটা যে বেল সিস্টেম খুব ভালো স্ক্রিনটাও খুব ভালো এটা আপনি দেখতে পারেন এটা বর্তমানে আমরা 58 টাকা বিক্রি করতেছি 58 টাকা হ্যাঁ তারপরে আচ্ছা। আপনার এখানে আরো কিছু মাল আছে যেমন পুলিশ হিলি এগুলো আমরা এখন বর্তমানে বাউন্ন টাকায় বিক্রি করতেছি এটা আপনার লাইটিং প্লাস ই স্প্রিংটা খুব ভালো আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, তারপর আমাদের কিছু কিছু চায়না মাল আছে কিছু চায়না মাল আছে এগুলো আপনি পেয়ে যাবেন এই চায়না মাল গুলা এগুলো আপনার চায়না খুব স্প্রিট আচ্ছা আপনার সাউন্ড দেখিয়ে দেন দর্শকদেরকে হ্যাঁ এটা খুবই স্প্রিট আপনার আচ্ছা। ই দেখে আপনার অনেক দূরে হ্যাঁ, হ্যাঁ, এটা বর্তমানে আমরা পঞ্চাশ টাকা বিক্রি করতেছি এটা আচ্ছা, চায়না এটা আপনার সত্তর টাকা আমার কাছে পেয়ে যাবেন চায়না হ্যাঁ, এই এই যে বিশেষ করে এইটা এইটা এই দুইটা তারপরে যে এটা পঞ্চাশ টাকা এই মালগুলো এই যে চাবি এটার মধ্যে চাবির মাধ্যমে আপনার ফিশিংটা চাবির মাধ্যমে এই আচ্ছা, তিনটা মাল পুরো চক বাজার আপনি পাবেন না শিওর শিওর আচ্ছা তিনটা মাল চায়না মাল এবং এই মালটা আমাদের কাছে পাবেন মানে দুই একটা দোকানে পান কিনা সন্দেহ আছে কেমন কালেকশন আপনার আছে আছে ভালো ভালো কালেকশন আছে আচ্ছা, ইনশাআল্লাহ দেওয়া যাবে এগুলো কেমন সেল করতে পারে ভাই হ্যাঁ এগুলো তো ভালো এগুলো আপনি মনে করেন এই যে চাবি মাছ এগুলো হ্যাঁ চাবি সিস্টেম আমি দেখাচ্ছি যেমন দেখা যায় অনেক মার্কেটের সামনে বসে এরকম বিক্রি করতেছে মেলা মাহফিলি বিক্রি করতেছে এগুলো ভাই কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায় আপনাদের প্রোডাক্টগুলো খেলনাগুলো অন্য দোকানের তুলনায় কেমন কমে পাবে ভাই আপনি যেটা বলেছেন আপনার মদিনা টয়ের স্লোগান কি আপনার মদিনা টয়ের আমি যে রেটটা বলি না কেন ইনশাল্লাহ আসলে তার থেকে কমে দেওয়া হবে কারণ কি অনলাইনে তো সব রেট আপনারা ভালো করে জানেন সব রেট বলা সম্ভব না কিন্তু আমি যে রেট বলি তার থেকে ইনশাল্লাহ আমি কমে দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের বলি মনে করেন এই প্রোডাক্টটা আপনারা অন্য কোনো দোকান ঘুরে আসলেন দেখলেন যে অন্য দোকানে ষাট টাকা বিক্রি করে আপনার কাছে পাঁচ টাকা রাখবেন ভাই মনে করেন অন্য দোকানে ষাট টাকা বিক্রি করতেছে আপনার কাছে কি এক টাকা কম পাবে কিনা হ্যাঁ এক টাকা না দুই টাকা কম পাবে অন্য দোকানে যদি ষাট টাকা বিক্রি করে আমি আটান্ন টাকা রাখতে পারবো এরকম প্রত্যেকটা প্রোডাক্ট ছবি দিয়ে দেখে হ্যাঁ, নিয়ে এসে হ্যাঁ। বা অথবা ছবি তুলে দিয়ে আসে হ্যাঁ। বললো যে ভাই প্রোডাক্টটা অমুক দোকানে কম মানে আপনার কমে দেওয়ার লক্ষ্য কি যদি বলতেন হ্যাঁ কমে দেওয়ার লক্ষ্যটা হলো যেমন ধরেন ভাই আমি আমি প্রোডাক্টগুলা এইভাবে কিনি যেমন এই এই গুলা অনেকে আপনার আপনার কি বলে ওদেরকে ব্রোকারের কাছ থেকে কিনি আমি ব্রোকারের কাছ থেকে কোনো মাল কিনি আমি সম্পূর্ণ ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে মাল কিনি যেমন আমি এক কার্টন দুই কার্টন এক লগে পাঁচ কার্টন দশ কার্টন মাল কিনি যে কারণে আমি সারটা একটু বেশি পাই আমি আবার সারটা বেশি পাইলে আপনাদেরকে সারটা একটু বেশি দিতে পারি আচ্ছা, আচ্ছা। এইগুলো আমার আমার যেমন ধরেন আমরা এই যে রংধনু চেক বল বারবি বল এগুলো আমরা মনে করি বিশ কার্টুন পনেরো কার্টুন করে কিনি অনেকে দেখা যায় দুই কার্টুন এক কার্টুন করে কিনে এই কারণে আমরা একটু কমে কিনলে আপনাদের একটু কমে দেওয়া দিতে পারি এই আচ্ছা, আচ্ছা। কিছু আইডিয়া দেওয়ার কিছু কিছু প্রোডাক্ট আইডিয়া দেওয়া আচ্ছা পাপ্পু ভাই এখানে দেখতে পাচ্ছি আমাদের এক ভাই কিন্তু ভিডিও দেখে এসেছে উনি কয় হাজার টাকা প্রোডাক্ট নিয়েছে আপনার কাছ থেকে উনি উনি আমার কাছ থেকে পাঁচ হাজার টাকার মতো প্রোডাক্ট নিয়ে নিয়েছে আচ্ছা আচ্ছা আপনারা দোকানে আসলে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যাবে কারণ অনলাইনে ভাই দুই তিন হাজার টাকার প্রোডাক্ট দিলে হয় না এক কার্টুন আপনাদের আসলে সময়ও একটু কম যারা দোকানে আসবে তারা দেখবে বুঝতে পারবে যে এত ব্যস্ত থাকে ভাই আসছে দেখে ভিডিও আমরা করতেছিলাম কারণ আমাদের এক দর্শক চলে এসেছে ভাই কেমন আছেন আপনি পাঁচের উপরে হবে কেমন মানে সার্ভিসটা কেমন আসলে ভিডিওতে যেরকম বলে আর কি না মানে আমাদের ভিডিওতে এসেছেন সেরকম সার্ভিস পাচ্ছে কিনা হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা দামের ক্ষেত্রে কেমন পার্থক্য মোটামুটি অনেক দোকান ঘুরছি কিন্তু সব জায়গাতে এখানে দাম রেট কমে পায় আচ্ছা আচ্ছা মানে আমি সাধারণত সাবিবাকে বলে থাকি যে বাপু ভাই আপনারা যখন আমার ভিডিও দেখে কারা আসবে তাদেরকে কমে দেওয়ার চেষ্টা করবেন কারণ তারা আপনার কাছ থেকে একবার নিলে সে বারবার আসবে আর এটাই নিয়ম অনলাইন থেকে যারা আসবে তাদের কিছুটা হলে কমে দেবেন যার কাছ থেকে দুই টাকা লাভ করবেন তার কাছে টাটা লাভ করলেন এভাবে হবে আর কি ধন্যবাদ ভাই আর কি ব্যবসা করেন আপনি মানে মূলত কি ব্যবসা করেন আমার দোকান হলো আপনার হ্যাঁ, আচ্ছা। মানে আচ্ছা, ধন্যবাদ ভাই মানে আমি মনে করি আবার কোন একদিন আপনার নতুন কোন এক দর্শকের সাথে দেখা হয়ে যাবে স্মৃতি হিসাবে রাখার দেখার জন্য ভাইকে আমাদের চ্যানেলে অ্যাড করলাম তো বন্ধুরা ঢাকা এক্স ওয়াইজার চ্যানেল আপনাদের জন্য কাজ করছে বিভিন্ন মার্কেটে এমন হতে পারে একদিন আমাদের দেখা হয়ে যেতে পারে ভাই জান নাম কি বলছিলেন ভাই মাহাদি হাসান মাহাদি হাসান মাহাদি হাসান আজকে দেখা হয়ে গেল ইনশাল্লাহ কোনো এক সময় ভিডিও করার সময় অন্য একজন ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে ধন্যবাদ ভাই ভালো থাকবে আচ্ছা পাপু ভাই এখানে কিছু প্রোডাক্ট দেখালাম যেগুলো বর্তমানে রানিং চলছে সেগুলো দেখিয়ে দেন গান আইটেম গুলো অনেক গান আইটেম আছে আমি এক এক করে যেমন এখন সামনে আচ্ছা, আচ্ছা। চরকিগুলা এগুলো আপনার এখন চলবে ফুটপাথে বিক্রি করা হয় অনেক 70 টাকা 70 টাকা পুরো প্যাকেট হ্যাঁ, হ্যাঁ পুরো প্যাকেট টাকা করে বিক্রি হয় হ্যাঁ, বিক্রি করতে আচ্ছা, ছোট বাবু আছে এই যে বাবুগুলা মাত্র চল্লিশ টাকা মাত্র টাকা হ্যাঁ টাকা এটা এটার মধ্যে আবার বিগ বাবু আছে আমাদের কাছে এই যে বড় বাবু এটাও আছে এটা বারো টাকা দাম বারো টাকা হ্যাঁ, তারপরে এই যে আমার কাছে আছে টমডল বিয়াল্লিশ টাকা অনলি বিয়াল্লিশ টাকা অনলি বিয়াল্লিশ টাকা টম আচ্ছা, আচ্ছা আচ্ছা তারপর আমার কাছে পারবেন সার্জেন হুন্ডা মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা হ্যাঁ আটচল্লিশ টাকা আমার কাছে তারপর আমার আমার কাছে আছে আপনার এই যে বারবি এগুলো আপনি পেয়ে যাবেন তারপরে যে নতুন একটা এখন খুব হিট মাল এখন আছে বর্তমানে আচ্ছা, আচ্ছা, চুরকি এই আপনি পেয়ে যাবেন অনলি আটচল্লিশ টাকা আচ্ছা, এরকম আরো হিউজ অনেক আইটেম টার্বো গাড়ি টার্বো গাড়ি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেবি বেলুন বেলুন আইটেম আছে আপনার পঁচাত্তর টাকা রং ই আছে বেলুনের দামটা চায় না তো একটু আপ ডাউন করে এটা যখন যে রেট থাকবে ইনশাল্লাহ আমরা বেলুন ওই রেটে আমরা তারপর এখানে যে আমাদের নতুন কিছু আরো আইটেম আছে যেমন এই যে গিটার গিটার হ্যাঁ টাকা আগে ছিল না এটা এখন আসছে দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ, আচ্ছা। তারপরে যে আমাদের এখানে সেন্সার হেলি রিমোট হেলি এগুলা আগের দামই আছে আচ্ছা। এই কারণে দাম বললাম না তারপর ঠেলা হেলি তারপরে যে কল সেট এখন নতুন আকর্ষণ কল সেট কল সেটটা মাত্র পঁয়ষট্টি টাকা আমাদের কাছে কল সেটটা পেয়ে আচ্ছা, যাবে নতুন নতুন মাল তারপরে এটা বক্স সেট এগুলো আপনি পঁয়ষট্টি টাকা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যে কবুতর এই যে ঠেলা কবুতর এটা মাত্র আপনি বারো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন বাউন্ন ঠেলা লাঠি লাঠি এই যে আচ্ছা, এই আচ্ছা। লাঠি লাঠি থাকছে এই যে কবুতর ঠেলা কবুতর তারপরে যে নতুন একটা ই আসছে একশো পঁচিশ টাকা এটা আপনি কাছে আপনি পেয়ে যাবেন তারপরে যে দামি গাড়ি অনেকে দামি গাড়ি খুঁজে চার্জার গাড়ি এটা আচ্ছা, এটা আচ্ছা। আপনার পাঁচশো তিরিশ টাকা আমাদের আমাদের কাছে আপনি পেয়ে যাবেন হ্যাঁ তারপর এক্সেপ আচ্ছা। আছে চার্জার এক্সেপ এগুলা আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে যে আগের ভিডিওতে যে আইসক্রিম গাড়ি গাড়িগুলো নাই এগুলো আপনি পেয়ে যাবেন আপনার পনেরো টাকা হ্যাঁ তিনশো পনেরো টাকা এটা আমাদের কাছে তিনশো পনেরো টাকা কি জি জি জি পিস অ্যাভেলেবেল এখন আমাদের কাছে কিছু পিস্তল সম্পর্কে বলে দেন ভাই তারপর আমাদের এই খেলাগুলো শুনে এটা আমাদের কাছে একশো পঁচিশ টাকা আপনি পেয়ে যাবেন এই আর কি এটা একদম পুরো কুকুরের মতো হাঁটবে আচ্ছা, আচ্ছা। এত সুন্দর আমাদের কাছে আরো আছে পাত্র তিনশো নব্বই টাকা আপনি মোটু পাত্র আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা, তারপর পাজেল চায়না পাজেল দেশি পাজেল এই যে দেশি পাজেল আছে চায়না পাজেল এগুলো সব আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এখন বর্তমানে পঁয়ষট্টি আপনার আর চায়নাটা আপনার একটু দাম বাড়তি নব্বই টাকা পাওয়া যায় আচ্ছা, আচ্ছা। তারপর আমাদের কাছে আছে স্পিনার স্পিনার পেয়ে যাবেন আমাদের কাছে পঁচাত্তর টাকা স্পিনার পেয়ে যাবেন আমাদের কাছে জি জি আচ্ছা, তারপর আমাদের কাছে পেয়ে যাবেন আপনার চুম্বুক চুম্বুক পঁচিশ টাকা চুম্বুক আমাদের কাছে এই চুম্বুক পেয়ে যাবেন পঁচিশ টাকা তারপর আমাদের কাছে পেয়ে যাবেন আপনার অ্যাঞ্জেল ডল অ্যাঞ্জেল ডল আছে আমাদের কাছে ইউজ পরিমাণ অ্যাঞ্জেল ডলের ইউজ পরিমাণ কালেকশন আছে পুরো এক যত কোয়ান্টিটি লাগে অ্যাঞ্জেল ডল দেওয়া যাবে তারপর ডাবল ডেকার বাস বাস আছে আমাদের কাছে সত্তর টাকা এটা আমাদের কাছে হ্যাঁ অনায়াসে আপনি পেয়ে যাবেন আচ্ছা, তারপর আচ্ছা। আমাদের কাছে পেয়ে যাবেন আপনি sport sport car Motu Patlu গাড়ি তারপরে যে বাস্কেট সেট এগুলা হ্যাঁ, মুখোশ হ্যাকার মুখোশ এগুলা এগুলা সব আমাদের এই যে এই যে যত কোয়ান্টিটি দরকার হয় আচ্ছা, আপনি আচ্ছা। আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি জি তারপর আমাদের কিছু গান আইটেম আছে যেমন এই চাকু গান এগুলো একশো টাকা রেট তারপরে আপনার এই যে এই এরপর কালো গান এটা আপনি পেয়ে যাবেন আশি টাকায় তারপর পেয়ে যাবেন আপনি আমাদের কাছে একশো ছত্রিশ গান একশো দুই টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা। আমাদের কাছে আছে পপি এবং আমাদের কাছে আছে হিউজ পরিমাণ আপনার হুন্ডার আইটেম এগুলো সবই আমাদের কাছে আপনি আপনি পেয়ে যাবেন মানে আপনাদের কালেকশনগুলো প্রতিনিয়ত আপডেট হয় প্রতিনিয়ত আপডেট কালেকশন আপনারা যোগাযোগ রাখবেন দেখেন এখানে কিন্তু পুরোটাই খালি পিস বল যেমন একটা গান আছে 30 30 গান বলে এটাকে আচ্ছা, আচ্ছা। এটা 42 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এবারে এরকম হিউজ পরিমাণ আপনার আইটেম আমাদের কাছে আছে সব আইটেম আচ্ছা, তো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না এই আর্মি সেট 85 টাকা তারপরে যে র্যাপ 180 টাকা টাকায় তারপরে স্পিড বোর্ড 85 টাকা তারপরে যে টুল মাত্র 75 টাকা আপনি পেয়ে যাবেন পুরো মার্কেট রেটে মার্কেট রেট আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই রেটে কোম্পানির রেটে কার্টুন রেটে আপনাকে দেওয়া হবে হবে কার্টুন রেটে জি জি কার্টুন রেট এই যে এগুলো আপনি যে দাম বললাম পঁচাশি টাকা আপনি কার্টুন নিলেও আমাকে পঁচাশি টাকা দিতে হবে আপু কেউ যদি পাইকারি পাইকারি রসা করতে চায় কোনো ব্যাপার নেই আমাদের কাছ থেকে পাইকারি নেওয়া পাইকারি অনেক লোক আছে আপনার বিক্রি করে আপনার চার হাজার পাঁচ হাজার টাকার মাল নিয়ে এখন তারা মনে করেন বিশ হাজার পঁচিশ হাজার টাকার মাল নিতেছে এবং মেলার হিউজ পরিমাণ মানে মেলায় আমি মাল দিয়ে ছাড়তে পারতেছি না প্রচুর মাল আমার মেলায় মেলা যাচ্ছে দেখেন বন্ধু আপনারা যখন আসবেন প্রথম প্রথম পর্যায়ে আসেন পরবর্তীতে না আসলে চলবে ভাই আমার ইমন নাম্বারে যে ডিসক্রিপশনে ইমো নাম্বার দাও থাকবো আপনারা ইমোতে কল দিয়ে আমাদের কাছে যোগাযোগ করে আপনার মাল নিতে পারবেন আপু ভাই আমাদের মূল উদ্দেশ্যটা কিন্তু এটা যেন তারা ঢাকা শহরে না এসে দোকানে বসে বা মেলায় বসে প্রোডাক্টগুলো পেতে পারে তারপরে আপনাদের ডেলিভারি সিস্টেমটা কেমন যদি বলতে পারেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে দিব আমাদের কন্ডিশনের সিস্টেমও আছে কিন্তু কন্ডিশন নিলে দুই হাজার টাকা অগ্রিম দিতে হবে আচ্ছা, আচ্ছা। আর বাকিটা মাল নিতে হবে এই দুই হাজার টাকাও আমরা রাখতাম না রাখি কারণ অনেকে কন্ডিশনে মাল নিয়ে পরে মাল উঠায় না এই মালগুলো আবার রিটার্ন আসে আমাদের জরিমানা হয় আচ্ছা, এই কারণে আমরা এই সিস্টেমটা করা হয়েছে আপনারা দোকানে বসে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারেন ভাই দর্শকের কমেন্ট যেগুলো বা যদি ঘরে বসে নেই মনে দাম বেশি রাখতে পারে না না না এরকম কিছু না যে পাঁচ হাজার টাকার মাল নিব যে রেট যে পঞ্চাশ হাজার টাকার মাল নিব তার একই রেট কারণ হলো যদি পাশাপাশি দুই দোকানদার হয় সে যদি দুই রকম রেট পায় তাহলে তো তারা ব্যবসা করে শান্তি পাবে না হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এই মাল অনেকেই বলে যে ভাই মনে হয় দেওয়ার সময় মালটাল কম আপনাদের না না না এই যে আমাদের অত্যাধুনিক সিস্টেম হ্যাঁ, ভাই সিসি ক্যামেরার সিস্টেম আপনি এক পিস মাল যদি কম পান আমাকে কমপ্লেন করলে আমাদের এই যে সিসি ক্যামেরা আছে আচ্ছা, আমি দেখে আপনাদেরকে বলবো মাল প্যাকিং করেন এভাবে এই যে দেখেন করতেছে আপনার ওই এখানে বিল কাটতেছে এই যে বিল বিল কাটতেছে আচ্ছা। আর কার্টুনের ভিতরে মাল করতে মাল করতে এর চেয়ে মানে এখানে হবে আপডেট মানে আর বাইরের কিছু নেই না এরকম আপনার কম পাওয়ারে কোনো কিছু নেই না কোনো সুযোগই নেই আচ্ছা আচ্ছা আর যারা নতুন যারা ইয়াং জেনারেশন আছে যুবক তারা আপনারা আপনারা অল্প টাকা মাল নিয়ে বেশি টাকা মাল নিয়ে আপনি বিক্রি করতে পারবেন এই একটা খেলনা প্রোডাক্ট যেটা আমাদের পি দেওয়া থাকে না আপনার স্থান ভেদে আপনি মনে করেন আর বিশেষ করে এখন মেলা শীতের সময় মেলা খুব মাল টানতেছে মেলা মধ্যে মেলা করতে পারেন সিজনালি মেলা অনেকে করে যারা কোনোদিন খেলার ব্যবসা করে না কিন্তু এই শীতের সময় মেলা মেলাকে টার্গেট করে তারা ব্যবসা করে এবং ভালো লাভবান আমার অনেক দর্শক আমি আমাকে একদিন ফোন করে বলেছে ভাই আমার এই আশেপাশে গ্রামে প্রায় বিশটা মাহফিলে উনি এই খেলনা পাঁচ দিয়ে শুরু করেছিল সে এখন এই সিজনে সে তিরিশ হাজার টাকা মতো হ্যাঁ, বিক্রি করেছে কোনো ব্যাপার না ক্রয় করে আবার ক্রয় করে আবার ক্রয় করে সুতরাং আপনারা বিজনেস মাইন্ডসেট তৈরি করে আমার ইমো নাম্বার দেওয়া থাকবো আপনারা যে কোনো তথ্য যে কোনো পরামর্শ পরামর্শ যে কোনো সাজেশন আপনার এই মতে আমাকে নক দিলে আমরা আপনাকে পরামর্শ দিয়ে দিব আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ একটা কথা ভাই যেটা আমি সব ভিডিওতে বলতেছি মনে করেন চক বাজার আমার অসংখ্য দর্শক রয়েছে কসমেটিকের ব্যবসা করে কিন্তু খেলা লাগে মাত্র দুই তিন হাজার টাকা হ্যাঁ। সে এখন চাচ্ছে মনে করেন বিসমিল্লা টাওয়ার বা আশি টাওয়ার আপনার প্যাকেজিং হচ্ছে আপনাকে ফোন করলে বলতে পাপা হ্যাঁ, হ্যাঁ, দুই হাজার হ্যাঁ, টাকা প্রোডাক্ট পাঠিয়ে দেন ওই স্থানে এটা কি পাঠাতে পারবেন এটা অনেকের উপকার হবে জি জি এরকম আছে তো যেমন আমার কাছে অনেকে পাঠায় যেমন যে এই একটা বাইরের পার্টি উনি মাল দিছে আমি এখানে কার্টুনে ওনার মালটা আর কসমেটিক মালটা কসমেটিক মানে, মানে আপনার কাছে খেলা নিচ্ছে হ্যাঁ কসমেটিক দিয়ে দিচ্ছে আমি দিয়ে দিয়ে মানে দিয়ে ব্যবস্থা রেখেছেন জি জি জি আপনার প্রোডাক্ট কেউ যদি চাই ওভাবে পাঠায় ভাই সবার একটা দোকান যারা নাইন দোকান করে তারা তো একটা শুধু খেলনা বিক্রি করলে হবে না ভ্যারাইটিস বিক্রি করবে তা ভ্যারাইটিস বিক্রি করলে চক প্রত্যেক দোকান থেকে তো এক কার্টন করা সম্ভব না আমার দোকানে কিছু মাল নিল বেশি বাকি মাল ওখান থেকে নিয়ে আমার কাছে দিয়ে গেল আমি কার্টন করে আপনার পাঠাবো ইনশাআল্লাহ এটাই আমরা চাচ্ছি এটাই আমরা করে থাকি বিশ্বাস বিশ্বাসের সাথে এই মানে মানুষগুলো যেন জেলা প্রয়োগ নিতে পারে এই সন্ধানে দিয়ে থাকি ভাই আমাদের একটু আগে যে ভাই আসছিল ভাই আমাদের ভাই তো বললেনই ভাই যেভাবে প্রোডাক্টগুলো নিচ্ছে এভাবে কিন্তু অনুপ্রাণিত শুরু করেছে একসময় শুধু খালি কসমেটিক বিক্রি করতো খেলনা বিক্রি করতো না কিন্তু আমাদের অনুপ্রাণিত আবার খেলনা বিক্রি শুরু করেছে শোপিসের দোকানে ওনারা শোপিস বিক্রি করতো হ্যাঁ। খেলনা বিক্রি শুরু করেছে আশা করি তাদেরকে সুযোগ করে দিবে জানি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শকগুলো আপনার কাছে করে কিছু উপকার অনেকে ভাই বলে যে ভাই ছোট মানে ছোট দেয় ব্যবসায়ী সময় দেয় না আসলে এটা মানে- না না এটা ভুল ধারণা ভাই আমরা ছোট আর বড় বলতে আমাদের কাছে কিছু না প্রত্যেকটা মানুষ আমি আমার জীবনে যখন ব্যবসা শুরু করছি আমিও ছোট ছিলাম আচ্ছা। আমিও ছোট থেকে বড় হয়েছি এরকম সবাই ছোট আর বড় এখানে কোনো মানে আমার কাছে প্রত্যেকটা কাস্টমারই আমার আমার কাছে গুরুত্বপূর্ণ তবে দর্শকদের বলে রাখি যেহেতু দেখবেন যে ব্যস্ত যখন থাকে তখন আপনারা একটু ওয়েট করে কাজের সময় দিবেন কারণ কি আপনারা নিজেরাই জানেন কাজের চাপ বেশি হলে তখন একটু সময়টা দিতে পারে না কিন্তু আমার এই শোরুমটা আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে প্রত্যেকটা দোকানে যদি আপনি পাঁচ মিনিট সময় দেন পান আমার এই শোরুম আপনি ঘুরে দেখে আপনি হাত দিয়ে এরকম টান মাল টান দিয়ে বের করে আপনি এটা আপনাদের সুবিধা মনে করেন প্রত্যেকটা দেখে দেখে সে আপনার লোকও লাগবে না সব দোকানে আপনি দাঁড়ায় কথা বলার সময় আপনাকে দেবে না কিন্তু আমার এখানে দাঁড়ায় আপনি একটা একটা করে দেখে দেখে তারপর আপনি মনে করেন নাও দিতে পারবেন আচ্ছা সেই আচ্ছা, আচ্ছা, সুবিধাটা রেখেছেন রূপু ভাই দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আইটেম রয়েছে কাস্টমারও কিছু কিন্তু রয়েছে আসলে ওয়েট করছে আমাদের জন্য ওয়েট করছে আমরা শেষ করবো ভাই দর্শকদের স্যার কিছু কথা যদি বলতে ভাই ভাই দর্শকদের কাছে একটা কথাই বলবো ভাই ব্যবসার সততা হলো ব্যবসার মূলধন ভাই যদি আপনার সৎ থাকেন আপনার ব্যবসা ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে বরকত দান করবো তার চেয়ে বড় কথা হলো যে দেখেন আমাদের যে এখন যে প্রোডাক্টের যে অবস্থা চায়নার একটু দাম বাড়তি এটা সবাই জানে বাংলা কি বাংলা খেলনার দাম কমছে কমছে মানে দাম কমছে এবং যখন যে রেট ওই আমরা আপনাকে দিব আচ্ছা। তারপরে আপনার আরেকটা কথা যেটা যেমন ধরেন আমি এখানে বিভিন্ন রেট বলি এখানে সব রেটে আমি বলতে পারি আচ্ছা। কিন্তু বললে তো হবে না আমি বল যে রেট বলবো এটা হলো মার্কেট রেট আমি বলতেছি তার থেকেও আমি কমে আপনাদেরকে রাখবো ওই রেটটা আমি এখানে বলবো বললাম না কিন্তু আপনারা আসলে আমি যে রেট বলি না কেন আর প্রোডাক্টের যে রেট তার থেকেও আমি ইনশাল্লাহ কমে আপনাদের জন্য রাখবো কারণ এগুলা মার্কেটে আপনারা বুঝেন যে মার্কেটে সব রেট বলা সম্ভব হয় না কিছু হিডেন কিছু থাকে ওই হিসাব করে আমরা রেট বলবো এবং ওই রেটে যত নিম্নে আপনি আরো দশটা দোকান ঘুরে দেখবেন ওটার থেকে আমি আপনার চ্যালেঞ্জটা বলতে পারবো আমি আপনাকে কম রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আসলে আপনি যেটা বলেছেন আমি দর্শকদের বলেছি ঘুরে আসেন জি ঘুরে আসেন ঘুরে আসেন আরো দশটা দোকান দেখে আসেন কোনো সমস্যা নেই কিন্তু আমি চ্যালেঞ্জটা বলতে পারবো যে দশটা দোকানের থেকে আমার রেটটা আপনি কম পাবেন আর এই যে রেটগুলা যে বলি আপনারা তো জানেন সব রেট আপনার মার্কেট প্রাইস বলা যায় না এটা আপনারাও বুঝেন আচ্ছা। ইনশাল্লাহ এই রেটে যা বলছি তার থেকে আমরা কমে আপনাদের রাখি এবং আজকে একটু ব্যস্ততার কারণে সব মানে প্রোডাক্ট দেখাতে পারলাম না আর অনেক হিউজ পরিমাণ নতুন প্রোডাক্ট আসছিল সব প্রোডাক্ট তো দেখাতে পারি নাই আচ্ছা, ইনশাল্লাহ আপনার সামনে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আসবো তখন সময় করে আপনাদের সব প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের এখানে দেশি ও চায়না খেলনা পাইকারি মূল্যে পাওয়া যায় ঠিকানা চৌত্রিশ সোয়ারিঘাট চকবাজার ঢাকা